হেই আপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো গাইস আজকে আমরা গেম প্লে করতে যাচ্ছি স্লো ভার্সেস স্কোয়াড গাইস তোমরা স্লো ভার্সেস স্কোয়াডে সামনে থাকা চারজন এনিমিরে কিভাবে গন্ডলাই করবা আজকে সেই বিষয়ের উপরে টিপস অ্যান্ড ট্রিক্স দিব সো গাইস পুরো ভিডিওর সাথেই থাকো অ্যান্ড ইন্ট্রো পরে ফিরে আসতেছি Bring the action. Hey, hey, hey. বড় ভাই কামটা কিন্তু ঠিক হইল না তুমি কিন্তু এখনো সাবস্ক্রাইব করো নাই আরে হ্যাঁ তোমাকেই বলতেছি তুমি কিন্তু এখনো সাবস্ক্রাইব করো নাই এটা সাবস্ক্রাইব করলে কি হয় এটা সাবস্ক্রাইব করে দাও গাইস আমরা ল্যান্ড করলাম ষোলো ভার্সেস স্কোয়াডে র্যাঙ্ক ম্যাচে তো গাইস আগে আমরা উড়া ধুরা আগে লুট করে নেবো গাইস ভাঙ্গা বাড়িতে একটা এনিমি ও ভাই ও ভাই দুই টাকার ম্যাগি নুডলস উড়ে ধরে রাস করতেছে আমার উপরে ভাই রে ভাই গাইস দেখো ওর পার্টনার কুত্তার মতো দৌড়াইতেছে কিলটা কনফার্ম করে এইখান থেকে ভাগো ভাই সাপ গাইস পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতাছি শালা বুকের সরে নেমে গেল কই বে সালে হারামজাদা কিদার গায়াবে তো সালে ও শালা নেই সালি ও ভাই সাপ কুত্তার মতো হেডশট দিয়ে ডগ স্টাইল বানাই দিছি আবে কান্ডে চালা হাজার লবে মে সো গাইস একটা টিপস এন্ড ট্রিক্স দেয় তোমাদের অবশ্যই অবশ্যই কাজে আসবে তো গাইস ষোলো ভার্সেস স্কোয়াড খেলার সময় এইরকম তোমাদের নাইনটি নাইন প্লাস থাকতে হবে তাহলে তোমরা অনেক ভালো গেম প্লে করতে পারবা একবার ট্রাই করে দেখো সো গাইস আমার মতো প্রো প্লেয়ারের সামনে দুইটা এনিমি গাড়ি লয়ে ঘোরাঘুরি করতেছে শালা হালার পোহালা মান সম্মান রাখতো না ও ভাই হেডশট লাগে না গাইস মনে হয় গুলের মাথায় হাফ কেজি থুতে দেওয়া লাগবো আবে সালের নুবড়ে সাথী দিস কালার মারতিছে ভাই রে ভাই ও ভাই চায় না ওরকম ও ভাই সা- ওরে মাম্মি রে সালে গাইস ও ও ভাই কি হলো আবে সাদা বাবা পেছন থেকে পেছন মেরে দিছে তো গাইস জনি সিন্স গুরু বলছে একবার না পারলে করো শতবার कैसी लगी आगे स्वाद গজব বেজতি সো গাইস সামনে বার উড়াধুরা পেছন মারা খাওয়ার পরে আবার হাত থেকে মান সম্মান লয়া নামতেছি ষোলো বার স্কোয়াড বাল শক্তিতে সো গাইস এখন লুটপাট কইরা আবার টিপস এন্ড ট্রিক্স এর দিকে যাওয়া যাক গাইস আমার সামনে আছে ফুল স্কোয়াড ও ভাই এনিমি ওরে ভাই সাহেব গাইস একটা জিনিস দেখছো এল শেপের উপরে এনিমি দাঁড়াই আছে ভাই রে ভাই ও ভাই সাপ ও পেট শট গাইস ভাই ও ভাই সাপ একটা স্কোয়াডে দুইটা এনিমি নক গাইস এল শেপের উপরে এনিমি এই এনিমি এনিমিটারে নক দিছিলাম ওর টিমমেট আবার জলি না তেরি ভি জলি না রিভাইভ দিছে ও ভাই সাপ হেডশট গাইস কিলটা কনফার্ম করে লই গাইস আশেপাশেও টিমমেট আছে পায়ের সাউন্ড পাইতাছি আশেপাশে এর টিমমেট আছে গাইস গাইস ওর টিমমেটের সাউন্ড পাইতাছি কিন্তু টিমমেটটা কই ও ভাই সাহেব সামনে ও ভাই সাহেব ওপেট শট গাইস এক নিমিষে পুরো স্কোয়াড শেষ করে দিলাম গাইস ক্লক টাওয়ার আর ফ্যাক্টরি ঘুরে আসলাম একটা এনিমি পাইলাম না সো গাইস এই ভিডিওর সবচেয়ে বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে এইটা যে তোমাদের সামনে যদি এইভাবে একটা পুরো স্কোয়াড সামনে পড়ে তাহলে তোমরা কি করবা তাহলে কিছু করার নাই জাস্ট তোমরা ফোনের ব্যাক বাটনে ঠাইসি মেরা এইভাবে ওকে করে দিবা তারপরে গোটু লবিতে ঝামেলা শেষ चला जा भोसड़ी के कैसा लगा मेरा मजाक <laughs>